হয়েছে কবি আবু জাফর ওবায়দুল্লার কোনো এক মাকে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না আমি বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন ভাগল ছেলে বা পরে আর হাসি তোর উপর রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আর কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা কুইলতাটা নেতানো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সকল শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চোর পুড়িয়ে দেয় শকুনিদের তারপর মা দাওয়ায় বসে আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে পোকা তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে